আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মাল্লা নবী আবাদা আম্মাবাদ প্রশংসা আল্লাহ জন্য প্রিয় হাবিব সাল্লামের শত কোটি সালাত ও সালাম আজকের আলোচনার বিষয় নামাজ নিয়ে ফাজলাম হ্যাঁ সলাত নিয়ে ফাজলামি করেছে কোন নাস্তিক এটা আমার জানা নেই কিংবা কোনো অমুসলমান নামাজকে নিয়ে অর্থাৎ আমাদের ইবাদতকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শেখানো নিয়ে ব্যঙ্গ করেছে ব্যঙ্গচিত্র করেছে কটুক্তি করেছে এমন আমার জানা নেই তবে থাকতে পারে তবে আশ্চর্য হয়ে যাবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অর্থাৎ এই নামাজ নিয়ে ফাজলামি এই ফাজলামিটা এই ব্যঙ্গ যারা করছেন তারা অনেক বড় আলেম হ্যাঁ, হ্যাঁ দুনিয়া তাদেরকে

কথা কন না কেন ইয়ানতি ইয়ান ইয়ানতি না ওয়াশু উনো না উনো না ಎದ್ದು ನೋದು ಜದ್ದುರ್ರ ಅನ್ನೋ ಸೀರಿಯದ ಎದ್ದು এখন সেরেক পাড়ি গেছে বেরিয়েছে ঠিক না বল আবার হাত ছোড়ে গো হাত ছোড়ে লেগে যাবে রে খাবার আর পায়ে পা মিলা এই ফ্যাঁকড়া করেছে আল্লাহ গুলা মাফ করুক ক্রিকেট খেলে জানে কিপিং দাঁড়ায় ওর পাশে কে দাঁড়ায় হ্যাঁ এরা যখন রুকোতে যায় না পিছনতে দেখতে স্লিপে ফিল্ডিং করছে থেকে সকাল পর্যন্ত সময় দিয়ে গেছে আচ্ছা, বুখারি শরীফ থেকে একটা হাদিস দেখবো একটা হ্যাঁ, হ্যাঁ এরা হচ্ছে তিন বিশিষ্ট আলেম যারা বুকে হাত বাঁধা নিয়ে সেই হাদিসের সাথে ব্যঙ্গ করে বসেছে জানি না তারা কোন মাদ্রাসা থেকে পড়েছে তাদের ডিগ্রি কি আছে তবে সরল মস্তিষ্ক নিয়ে এটুকু বলতে পারি যে এই ব্যঙ্গ বিষয়টা কি কিয়ামতের মাঠে তাদের জাহান নামে যাওয়ার রাস্তা হবে না আসুন একটা হাদিস পড়ি আবু সাইদ খুদরি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যখন দেখবে যে সাহাবিদের সলাতের চেয়েও তাদের সলাদ যেন অনেক মূল্যবান তারা মনে করবে অর্থাৎ সাহাবিদের সলাদ খুবই তুচ্ছ একটা ব্যাপার আর তাদের সলাৎ মানে যারা পড়বে যারা ব্যঙ্গ করবে সলাৎকে যারা গর্ব করবে নিজেদের সলাৎ নিয়ে তাদের সলাৎ নাকি অনেক ভালো নাউজুবিল্লাহ চালিক বোখারি শরীফ পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস মুসলিম শরীফ চব্বিশশো তিপ্পান্ন নম্বর হাদিস এবং মিসকাত পাঁচ হাজার আটশো চুরানব্বই নম্বর হাদিস ইন্নালিল্লাহ চিন্তা করুন যে তারা সহাবিদের শেখানো কে ব্যঙ্গ করছে অবশ্য অনেকে বলতে পারেন যে ভাই তারা ব্যঙ্গ করলো কই অনেক আহলে হাদিস তো এভাবে নামাজ পড়ে জি না পৃথিবীর একজন এমনকি নব আহুল হাদিস যারা কোরআন এবং সুন্না মেনে চলে তাকে দেখাতে পারবেন না যে পা এইভাবে পুরোপুরি ফাঁক করে এভাবে অঙ্গভঙ্গি করে সলাত আদায় করে আর বুকে হাত বাঁধা যে দেখলেন তিনজন আলেমের বিশিষ্ট আলেমের আপনারা যাকে আলেম বলেন এইভাবে একজন মানুষকে আপনি দেখাতে পারবেন না যে যারা এইভাবে বুকে হাত বাঁধে তাহলে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিসকে নিয়ে এটা ব্যঙ্গ করা হলো না না বুকে হাত বাঁধার কতগুলো হাদিস রয়েছে বুকে হাত বাঁধার হাদিস সহি কিনা সে বিষয়ে পরে আসব তবে এটা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শেখানো বিধানের সাথে ফাজলামি করা হলো না কোন আহরুল হাদিসের কোন আলেম যারা সহি দিন এবং সহি সুন্নাকে মেনে চলেন তারা কি কখনো নাভির নিচে হাত বাঁধাকে নিয়ে এমন ব্যঙ্গ করেছেন আমার জানা নেই করলে আমাদেরকে একটু ধরিয়ে দেবেন তবে একটা খুব কঠিন কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইমান ভাঙার যে দশটা কারণ রয়েছে তার মধ্যে একটা কারণ হলো যে ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা ইসলামের কোনো বিষয়কে নিয়ে ব্যঙ্গ করা সমস্ত আলেম ওলেমাদের ঐক্য মত রয়েছে ইজমা রয়েছে যে ইসলাম নিয়ে যদি কেউ কোন রকমের কোন কটুক্তি ব্যঙ্গ করে সে ব্যক্তি কাফের এই তিন বড় আলেম তথাকথিত আলেম তারা যে এইভাবে বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ চিত্র দেখালেন জাতির সামনে আর তার সামনে বসে থাকা মানুষজন সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ বা চিৎকার করছে তাহলে কি এরা কাফের না আমি কাউকে কাফের বলছি না তবে ইসলাম নিয়ে ব্যঙ্গকারীরা কাফের এটা কিন্তু ইসলাম নিয়ে ব্যঙ্গ আচ্ছা আপনাদের সুবিধার্থে একজন পীর জাদা বলেছেন শুনলেন তিনজনের মধ্যে একজন পীর জাদা মানে পীরের সন্তান তিনি বলেছেন যে বুকে হাত বাঁধার একটা হাদিস দেখান জানি না এরা কোথায় পড়াশোনা করেছে কি করেছে নইলে এরা হাদিস পায় না সেই হাদিস আসুন কয়েকটা হাদিসের রেফারেন্স দেওয়া যাক যাতে করে আপনাদের সুবিধা হয় এবং আপনাদের এটুকু বুঝতে সুবিধা হয় যে আপনারা ইসলামের সাথে ফাজলামি করেছেন সলাদকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শেখানো নামাজকে নিয়ে ফাজলামি করেছেন বুকের উপরে হাত বাঁধতে হবে এই মর্মে সাহুল বিন সাদ রাজি আল্লাহ থেকে বর্ণিত বুখারি শরীফের হাদিস রয়েছে সাতশো চল্লিশ নম্বর হাদিস ওয়াইল বিন হুজুর রাজি আল্লাহ থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে যেমন আবু দাউদ সাতশো সাতাশ নম্বর হাদিস নাসাই এইট এইট নাইন মুসনাদ আহমদ বাইশ হাজার সতেরো নম্বর হাদিস ইবনে হিব্বান এক হাজার আটশো ষাট নম্বর হাদিস ইবনে খুজাইমা আটশো চল্লিশ চারশো আশি নম্বর হাদিস আবু দাউদ সাতশো সাতান্ন নম্বর হাদিস এই আবু দাউদের সাতশো সাতান্ন নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আলী রাজিয়াল্লাহ এবং ইবনে আব্বাস রাজিয়াল্লাহ বর্ণনা করেছেন বাইয়াকিতে একুশশো আটষট্টি নম্বর হাদিস এবং তেইশশো আটাত্তর নম্বর হাদিস মানে টু থ্রি এইট সেভেন নম্বর হাদিস আল আউসাদ আয়সা রাজিল্লাহ থেকে বর্ণিত হয়েছে আল আউসাদ গ্রন্থে এক হাজার দুশো উনচল্লিশ নম্বর হাদিস আপনাকে আমি ভুরি ভুরি হাদিস দিয়ে দিলাম যেগুলো সেই হাদিস বুকের উপরে হাত বাঁধা খুঁজছিলেন না সহি হাদিস দিয়ে দিলাম এটাকে নিয়ে আপনি ব্যঙ্গ করেছেন আপনারা ব্যঙ্গ করেছেন সো এই ব্যঙ্গের ফল কি হবে একমাত্র আল্লাহ সোবানা তালা জানে তবে আমাদেরকে মোহাম্মদ সাল্লাহাম যে দশটা নীতিমালা দিলেন ইমান ভঙ্গের তার মধ্যে একটা হচ্ছে ইসলাম নিয়ে কটুক্তি করা ফাজলামি করা সো তোবা করে ফিরে আসবেন বলে আমি মনে করি কোন নাস্তিকের এত বড় ক্ষমতা হয়নি অথচ আপনারা আলেম হয়ে আজকে এই অবস্থা করলেন আর আপনারা ঐক্যের কথা বলেন ছি লজ্জা লাগার দরকার আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু